বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আমি তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো বন্ধুরা নিশ্চয়ই এতক্ষণ ভিডিওর থামলাইন দেখে বুঝতে পারছো আজকের ভিডিওর টপিকটা কি হ্যাঁ আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে কিভাবে ইউটিউবে প্রফেশনালি একটি ভিডিও আপলোড করে সেই ভিডিও থেকে তোমরা টাকা ইনকাম করবে আসলে আমরা ন্যাচারালি ইউটিউব থেকে ভিডিও ছাড়লেই সেটা যে ভাইরাল হবে আর সেটা থেকে টাকা ইনকাম করা যাবে বিষয়টা তা নয় ইউটিউবে ভিডিও আপলোডের জন্য প্রফেশনালি আপলোডের জন্য টাকা ইনকাম করার জন্য যেভাবে আপলোড করতে হয় সেই বিষয়টা আলাদা সম্পূর্ণ আলাদা সো আজকে আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে ভিডিও আপলোড করতে হয় আমি একটা ভিডিও আপলোড করে দেখাই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত খুঁটিনাটি বিষয়গুলো ভালোভাবে দেখবে আর হ্যাঁ স্কিপ করবে না স্কিপ করবে না টেনে দেখবে না টেনে দেখলে হয়তো কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট তুমি মিস করবে সেখানে হয়তো কোথাও গিয়ে তোমার ভুল হতে পারে সো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর একটা অনুরোধ হ্যাঁ আমার পরিবারে যদি তুমি নতুন হয়ে থাকো আমার এই ইউটিউব ফ্যামিলির সদস্য হয়ে যাও নিচে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করো আর পাশে থাকো বেল বাটনটিও বাজিয়ে দাও তো চলো বন্ধুরা শুরু করা যাক ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য আমি আগে থেকেই একটি ভিডিও রেডি করে রেখেছি ভিডিওর থাম্বনেইলটা রেডি করে রেখেছি এবং ভিডিওর টাইটেল যেটা হবে সেই টাইটেলটা খুবই গুরুত্বপূর্ণ টাইটেলটা আমি রেডি করে রেখেছি তো আমি সরাসরি ইউটিউব স্টুডিওতে চলে যাচ্ছি আমার যেখান থেকে আমি ভিডিও আপলোড করব চলে আসলাম ইউটিউব স্টুডিওতে আসার পরে আমি একটু জুম করে দেখাচ্ছি ইউটিউব স্টুডিওতে আসার পরে এই যে ডান দিকে উপরের কর্নারে ডান দিকে উপরের কর্নারে এই যে ক্রিয়েট আছে এই ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে এখানে দেখো আপলোড ভিডিও আছে আপলোড ভিডিওতে ক্লিক করব আপলোড ভিডিওতে ক্লিক করার পরে দেখো স্ক্রিনের একেবারে মাঝের দিকে স্ক্রিনের একেবারে মাঝের অংশে এখানে আছে সিলেক্ট ফাইল এই সিলেক্ট ফাইলে ক্লিক করব একটু বড় করে দেখাই তোমাদেরকে সিলেক্ট ফাইল এই সিলেক্ট ফাইলে ক্লিক করব সিলেক্ট ফাইলে ক্লিক করার পরে এখানে আমার সরাসরি ক্যামেরা থেকে তুমি রেকর্ড করে দিতে পারো শুধুমাত্র অডিও রেকর্ড করে ছাড়তে পারো এবং ফাইলস অপশন হচ্ছে তোমার গ্যালারি এই ফাইলস অপশন থেকে তুমি ভিডিও তোমার যে আগের করা ভিডিও রেডি করা ভিডিও সেগুলো ছাড়তে চাইলে এই ফাইলস অপশনে ক্লিক করবে আমি ফাইলসে ক্লিক করছি যেহেতু আমার ভিডিও আগে থেকেই রেডি করা এখানে আমি খুঁজে নেব আমার গ্যালারি যেহেতু এখান থেকে গ্যালারি থেকে বের করতে আমার সুবিধা হবে আমি গ্যালারিটা খুঁজে নিলাম গ্যালারি থেকে আমার ভিডিওটা হচ্ছে এটা এই যে ভিডিওটা দেখা যাচ্ছে এই ভিডিওটা আমি আপলোড করব ভিডিওটা আমি সিলেক্ট করে দিলাম এবার ওকে করে দিচ্ছি লোডিং নিচ্ছে ঠিক আছে এই যে অপশন চলে আসছে ভিডিও আপলোড শুরু হয়ে গেছে এখন ভিডিও আপলোডের শুরুতে সর্বপ্রথম যে বিষয়টা এই যে ডিটেলস অপশনটা এখানে চারটা ভাগে ভাগ হয়ে ভিডিওটা আপলোড হবে প্রথমে আছে ডিটেলস তারপর আছে ভিডিও এলিমেন্টস তারপর আছে চেক এটা ইউটিউব করবে তারপর ভিজিবিলিটি এটাও ইউটিউব করে দেবে অর্থাৎ প্রথম দুইটা ফাংশনের কাজ আমার করতে হবে পরবর্তী দুটো ফাংশনের কাজ অটো ইউটিউব করে দেবে সো প্রথম ফাংশনের কাজটা কি কি সেটা হচ্ছে প্রথমে ডিটেলস অর্থাৎ আমার ভিডিওর একটা টাইটেল দিতে হবে আমি একটু ফাংশনগুলো একটু তোমাদেরকে অপশনগুলো আমি একটু জুম করে দেখাই এখানে ডিটেলসের এর মধ্যে আছে টাইটেল রিকোয়ার্ড এটা তোমাকে দিতেই হবে টাইটেলটা দিতে হবে এবং এই টাইটেলটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই টাইটেল ইউটিউবে সার্চ করে মানুষ তোমাকে পাবে তোমার এই ভিডিওটা পাবে সুতরাং টাইটেলটা ঠিকভাবে দিতে হবে তোমার ভিডিওটা কি কিসের ভিডিও তুমি তৈরি করছো সেটার টাইটেলটা ঠিকভাবে দিতে হবে সো আমি যেহেতু বলছিলাম যে আমার ভিডিওর টাইটেল আগেই আমি সেট করে রাখছি সো আমি আমার ভিডিওর টাইটেলটা এখানে কপি করে পেস্ট করে দিব আমি এখানে আমার টাইটেলটা বসিয়ে দিচ্ছি এটা হলো আমার ইউটিউবের যে বর্তমান যে ভিডিওটা আপলোড করব সেটার টাইটেল এখানে দেখো টাইটেলের ম্যাক্সিমাম ওয়ার্ড থাকতে পারবে একশো কিন্তু আমার এখানে একশো আঠাশটা ওয়ার্ড অলরেডি হয়ে গেছে সো এখান থেকে আমার একশো আঠাশটা ওয়ার্ড না সরি একশো আঠাশটা লেটার হবে একশো আঠাশটা লেটার সে একশো একশো লিটার হবে সেখানে আমার একশো আঠাশটা লেটার হয়ে গেছে এখান থেকে আমাকে এখন শুধু আঠাশটা ডিলিট করলে তারপরে এটা কিন্তু যাবে এটা যে লেখা যাবে না তা না এখানে তুমি দেড়শো ওয়ার্ড দেড়শো লেটার দিয়ে একটা নাম লিখতে পারবে কিন্তু সেটা কিন্তু ইউটিউব নেবে না কারণ এখানে দেখো লাল হয়ে আছে যে রেড কালার হয়ে আছে এটা যদি সবুজ থাকে তাহলে বুঝতে পারবে তোমার সঠিকভাবে তোমার নামটা এখানে দেওয়া হয়েছে টাইটেলটা দেওয়া হয়েছে তো আমি এখান থেকে আঠাশটা ডিলিট করতে হবে আমি দেখে দেখে আঠাশটা ডিলিট করবো তো আমি এখানে একটি নাম বসাই দিলাম ভিডিও ভিডিও বেসড যে আমার ভিডিওটা ছিল যে কিভাবে ভিডিওটা হচ্ছে যে ভিডিওটা আমি আপলোড করব সেটা হচ্ছে যে কিভাবে একটি ইউটিউব চ্যানেল খুলব সো এই এই ইউটিউব চ্যানেল কিভাবে খুলব এই রিলেটেড এই শব্দ রিলেটেড যতটুকু যেভাবে নাম দেওয়া আছে আমি সেভাবে একটা টাইটেল সিলেক্ট করে টাইটেল দিয়ে দিলাম এরপরে এখানে দিতে হবে নিচের ঘরে আছে ডিসক্রিপশন এই ভিডিওটার বিশদ বর্ণনা বিশদ বর্ণনা বলতে তুমি ভিডিওটার ভিতরে যা যা লিখতে চাও তুমি চাইলে টাইটেলটা এখানে দিয়ে দিতে পারো আরো একবার তারপরে আরো আনুষঙ্গিক কিছু লিখতে চাইলে সেটাও তুমি লিখতে লিখতে পারো আমি আপাতত এখানে শুধু টাইটেলটাই আবার কপি করে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে তোমাদের অন্যান্য ভিডিওর কিছু লিংক দিতে পারো তোমার ফেসবুক লিংক দিতে পারো তো তোমার এখানে অনেক কিছু লেখা যায় দেখো পাঁচ হাজার লেটারের একটা প্যারাগ্রাফের মতো হয়ে যাবে এখানে তুমি অনেক কিছু লিখতে পারো সাধারণত আমরা এখানে ভিডিও রিলেটেড যে আমার ভিডিওটা যেই থিমের উপরে তৈরি সেই বিষয়ের কিওয়ার্ড গুলো এখানে লিখে থাকি কারণ মানুষ যাতে সার্চ করলে আমাদের ভিডিও গুলো পায় তো এরপরে আছে ডিসক্রিপশনের পরে আছে দেখো থাম্বনেইল এটা খুব গুরুত্বপূর্ণ তোমরা আমার এই ভিডিওটাও কিন্তু দেখছো থামনেইলের দিকে প্রথম নজর দিয়ে থামনেইলটা যেটা সামনে যে পিকচারের মতো যেটা ছিল যেটা দেখে তোমরা ভিডিওটা দেখছো সেই থামনেইলটা এখান থেকে দিতে হয় সিলেক্ট করতে হয় তো থামনেইলে আমি এই যে দেখো এখানে এই যে থামনেইল আপলোড থামনেইল আমি থামনেইল ক্রিয়েট করে রাখছি থামনেইল কিভাবে ক্রিয়েট করে সে বিষয়ের ভিডিও আমার চ্যানেলে আছে তোমরা দেখে আসতে পারো তো এখানে থামনেইলে এখানে ক্লিক করলে আমাদের থামনেইলটা চলে আমরা যে ফোল্ডারে আমাদের থামনেইল রাখছি সেই ফোল্ডারে ঢুকে আমাদের থামনেইলটা আপলোড করে দিব ওকে আমাদের থামনেইলটা আপলোড হয়ে গেল দেখো এবারে থামনেইলের পরে আছে প্লেলিস্ট এই যে প্লেলিস্ট তোমার চ্যানেলে যদি কোনো প্লেলিস্ট থাকে তুমি ধরো তিন বা চারটা বা পাঁচটা ধরনের ভিডিও তৈরি করো gaming funny video IT tech related সেক্ষেত্রে তোমার একই চ্যানেলে বিভিন্ন প্লে লিস্ট তৈরি করে সেখানে তুমি ক্যাটাগরি অনুযায়ী প্লে লিস্টে সিলেক্ট করে দিতে পারো যেহেতু আমার এটা হাউ টু রিলেটেড কিভাবে এটা দিয়ে শুরু সো আমার এখানে হাউ টু একটি প্লে লিস্ট আছে আমি সেটা সিলেক্ট করে দিব ওকে আমাদের এই যে নিচে সবার নিচে আমার যে হাউ টু প্লে লিস্ট আছে এটা আমি সিলেক্ট করে দিলাম এবার এই যে ডান আছে কর্নারে ডানে ক্লিক করে দিব সিলেক্ট হয়ে গেল এবার এখানে আমার নিচে অপশন আসছে এই ভিডিওটা আমি অডিয়েন্স অর্থাৎ এই যে অডিয়েন্স কারা হবে এই ভিডিওটার কারা দেখবে এই ভিডিওটা এটা কি শুধুমাত্র বাচ্চাদের জন্য নাকি বাচ্চারা এটা বাচ্চাদের জন্য নয় সেক্ষেত্রে আর যদি এইটিন প্লাস হয় সেখানে সেই অপশনও এখানে রয়েছে যেহেতু আমরা এটা এটা বাচ্চাদের জন্য তৈরি করছি না এটা বয়স্কদের জন্যই সো এখানে no it's not for made not made for kids এটা আমার ম্যানুয়ালি অটো সিলেক্ট করা থাকে আমার সিলেক্ট করতে হয়নি এটা সিলেক্ট করে দিব যদি তোমরা বাচ্চাদের রিলেটেড ভিডিও হয় এই যে yes it it's made for kids এটা সিলেক্ট করে দিবে আর যদি বাচ্চা রিলেটেড না হয় বয়স্কদের জন্য হয় সেক্ষেত্রে নো সিলেক্ট করে দিবে আমি সিলেক্ট করে দিলাম নো প্রথম পেজের কাজটা ডিটেলস এর কাজটা এখানেই শেষ এবারে ওইদিকে দেখো আমার ভিডিও কিন্তু আপলোড হচ্ছে আমি দেখাচ্ছি এখানে নিচে এই যে চেকিং হচ্ছে ঠিক আছে চেকিং হচ্ছে আশা করছি খুব শীঘ্রই এটা আপলোড হয়ে যাবে ওরা অলরেডি চেকিং এ চলে গেছে কিন্তু আমি এখনো ভিডিওর আমার আমার কাজ আমি শেষ করতে পারিনি সো এখানে আমরা এবার নেক্সট এ ক্লিক করব যে নেক্সট এ ক্লিক করব এই কর্নারে নিচে ডান দিকের নিচে কর্নারে নেক্সট এ ক্লিক করব নেক্সট এ ক্লিক করার পরে চলে আসছে ভিডিও এলিমেন্টস এই ভিডিওটার ভিতরে কি কি থাকবে এখানে সাবটাইটেল তুমি দিয়ে দিতে পারো সাবটাইটেল দিয়ে দিতে পারো এই যে সাবটাইটেল ক্লিক করলাম সাবটাইটেল ক্লিক করলে এখানে ম্যানুয়ালি ম্যানুয়ালি দিয়ে দিচ্ছি এখানে আমার টাইটেলটাই আবার দিয়ে দিচ্ছি আমি তারপরে এই যে সাবটাইটেল অপশনে সাবটাইটেল সাবটাইটেলে আমার লেখাগুলো লেখার পরে যে ডান দিকে উপরের কর্নারে এখানে ডান আছে ডানে ক্লিক করে দেব অর্থাৎ এটা সেভ হয়ে গেল সাব কন্ট্রাক্ট এরপরে প্রিন্ট স্ক্রিন হ্যাঁ এখানে তোমার ভিডিওর শেষে ভিডিও শেষ হবার সময় একবারে পাঁচ সেকেন্ড সাত সেকেন্ড আগে তোমার ভিডিওর এন্ড স্ক্রিনে দেখো এখানে একটা ফটো আসছে ঠিক এইভাবে কি কি আসবে কি কি দেখাতে চাও তোমার ভিডিও শেষে সেখানে তুমি তোমার দুইটা ভিডিও দেখাইতে পারো তোমার চ্যানেলের সাবস্ক্রিপশনের জন্য অ্যাড দেখাইতে পারো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এটা এটা ইউটিউব দেখাই দেবে শুধু তুমি যদি এখানে সিলেক্ট করে দাও তো এখানে কি কি দেওয়া যাবে দেখো একটা ভিডিও দেওয়া যাবে একটা প্লেলিস্ট দেওয়া যাবে একটা সাবস্ক্রাইব দেওয়া যাবে আবার দেখো এই উপরে আরেকটা আছে দুইটা ভিডিও দেখা যাবে আবার একটা ভিডিও একটা সাবস্ক্রাইব দেওয়া যাবে আমি সাধারণত একটা ভিডিও একটা সাবস্ক্রাইব দিয়ে থাকি আমি এটা সিলেক্ট করে দিলাম কর্নারে ওই যে উপরে কর্নারে এখানে সেভ আছে সেভে ক্লিক করে দিচ্ছি এবার আমার ইন্ডি স্ক্রিন অ্যাড হয়ে গেল এবার আমি এখানে চাচ্ছি আই কার্ড তোমরা সাধারণত আই কার্ড শুনে থাকবে অনেকে আই কার্ড চেনে না আই কার্ড কি সেটা তোমরা গুগল অথবা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে তো এই এই হচ্ছে সেই আই কার্ড একটু দেখে নিলে এখান থেকেও দেখতে পারবে আই কার্ড কি এই যে অ্যাড কার্ডস এই অ্যাড কার্ডে ক্লিক করব আমরা অ্যাড কার্ডও ইন্ডিস্ক্রিনের মতো তবে অ্যাড কার্ডটা তুমি যে কোনো স্থানে সেট করতে পারবে ভিডিও শুরুতে শেষে মাঝে একটা দুইটা তিনটা এভাবে সেট করতে পারবে তো আমি অ্যাড কার্ডে ক্লিক করার পরে এখানে ভিডিও শুরুতে এই আমার পয়েন্টার আছে মাউস পয়েন্টার আছে আমি এটাকে টিমে এক মিনিট বারো সেকেন্ড এগারো সেকেন্ডে নিয়ে গেলাম এক মিনিট পনেরো সেকেন্ডে নিয়ে যাওয়ার পরে এক মিনিট আঠারো সেকেন্ডে নিয়ে আসছি এখন এখানে আমি ভিডিও অ্যাড করতে চাই একটা আমি এখানে একটা ভিডিও অ্যাড করতে চাই সেটা হচ্ছে কি করলে মোবাইলের ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যায় এই ভিডিওটার অ্যাডটা এই যে দেখো এখানে চলে আসছে ভিডিও যখন তোমরা দেখবে তখন এখানে দেখো একটা কার্ড চলে আসছে এটাতে ক্লিক করলে এটা একটা লিংক ভিডিও লিংক এখানে ভেসে উঠবে এটাতে ক্লিক করলে তোমরা এটা দেখতে পাবে হুম আমি আরো একটা ভিডিও অ্যাড করতে চাচ্ছি সেক্ষেত্রে আরেকটা ভিডিও হচ্ছে হাউ টু ডু মানি এটা আমি এখানে সরি এখানে ভুল ভিডিও চলে আসছে Thank you. তো এখান থেকে আমি মাউস পয়েন্টারটা বাউন্ন সেকেন্ডে নিয়ে আসলাম বাউন্ন সেকেন্ড দেখার পরে এখানে একটা ভিডিও ভেসে উঠবে সেটা আমি একটা ভিডিও সিলেক্ট করে দিচ্ছি আমার চ্যানেলটার সব ভিডিও এখানে চলে আসছে আমি চাচ্ছি আমার এই যে ভিডিওটা আছে কি করলে মোবাইলের ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যায় এটা যেন স্ক্রিনের উপরে ভেসে ওঠে এই যে দেখো এখানে স্ক্রিনের উপরে ভেসে উঠছে এরপরে আমি আরো একটা ভিডিও দিতে চাচ্ছি সেক্ষেত্রে এই যে কার্ড প্লাস লেখা আছে এখানে প্লাস কার্ডে ক্লিক করব ভিডিওতে ক্লিক করব এবং এখান থেকে আমি আরেকটা ভিডিও দিয়ে দেবো এই যে হাউ টু উইথড্রো মানি এই এটা দিয়ে দেব ব্যাস এটা দিয়ে দিলাম তারপর এটা দেওয়ার পরে আমি আরেকটা ভিডিও দিতে চাচ্ছি আবার অ্যাড কার্ডে ক্লিক করলাম কার্ডে ক্লিক করার পরে হাউ টু উইথড্র মানি এটা যেন এখানে চলে আসলো এরপর আমি আরো একটা ভিডিও দিতে চাচ্ছি একবার শেষের দিকে এসে আবার একটা কার্ডে ক্লিক করলাম ভিডিওতে ক্লিক করলাম তারপরে how to download TikTok video এই যে এখানে একটা ভিডিও আছে এটা আমি দিয়ে দিচ্ছি এখানে এবার আমার তিনটে ভিডিও আছে তিনটা আইকোড আইকার্ড আসবে এই ভিডিওটা চলাকালীন সময়ে এগুলো আমি সেট করে দিচ্ছি এবার এই যে উপরে সেভ অপশনে ক্লিক করব এখানে ভিডিও এলিমেন্টের ভিতর তিনটা অপশন তিনটা অপশনের কাজই আমি করে দেখাইলাম অ্যাড সাবটাইটেল তারপরে অ্যাড অ্যান ইন স্ক্রিন তারপরে এখানে অ্যাড কার্ডস আমি তিনটার অপশন তোমাদেরকে দেখাইলাম এবারে আমরা এই যে কর্নারের নিচে আছে নেক্সট নেক্সটে ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করার পরে এখানে ভিডিওর যে আমি বলছিলাম যে ইউটিউব এই কাজটা করবে চেকের কাজটা ইউটিউব চেক অলরেডি চেক করে নিচ্ছে আমার এই কাজগুলো করার মাঝে ইউটিউব চেক করে ফেলছে এখানে কোনো কপিরাইট ইস্যু অথবা আমি যে তথ্য দিছি যে এটা বাচ্চাদের জন্য তৈরি না এটা এইটিন প্লাস না এই তথ্যগুলোর সাথে মিলছে কিনা তারপরে এটা কারো অন্য কারো ভিডিও আমি আপলোড করছি কিনা সেই কপিরাইট ফাংশনটা এখানে ওরা চেক করে এবং ওরা ইতিমধ্যে চেক করছে এবং ওরা এখানে রিপোর্ট দিছে নো ইস্যুস ফাউন্ড অর্থাৎ এটার ভিতরে কোনো ইস্যু পায়নি ওরা কপিরাইট ইস্যু কিন্তু নিচে একটা নোট লিখে দিয়েছে ওরা যে এই চেকটাই ফাইনাল চেক নয় পরবর্তীতে অন্য কেউ এই ভিডিওর দাবি করলে সেই ক্ষেত্রে এই ভিডিওটা তোমার জন্য ক্ষতির কারণ হতে পারে সুতরাং আমার চেকের কাজ ওরা করে দিছে এবার আমি আবারও তো আমার এখানে যেহেতু কিছু করার নাই আমি নেক্সটে ক্লিক করব আবারও এবার নেক্সটে ক্লিক করার পর দেখো এখানে এই যে ভিজিবিলিটি পাবলিক করা আছে তোমাদের যদি প্রাইভেট বা আনলিস্টেড করা থাকে তোমরা পাবলিকে অপশনে ক্লিক করে দিবা পাবলিক অপশনে ক্লিক করে দিবা তারপরে শিডিউল যদি দিতে চাও যে আমি এটা আজকে এখন আপলোড করতেছি কিন্তু ভিডিওটা ইউটিউবে দেখা যাবে আগামীকালকে অমুক টাইমে সেটা এখান থেকে করতে পারো আমি যেহেতু সরাসরি এখানে আপলোড করে দিচ্ছি তাই পাবলিক পাবলিকে ক্লিক করার পর শিডিউল আর ক্লিক করলাম না এখানে ভিডিওর লিঙ্কটা এখানে দেওয়া হয়ে গেছে তারপরে এখানে দেখো নিচে বাম দিকে নিচে বাম দিকে নিচে পাবলিশড আছে যে পাবলিশ পাবলিশে আমি ক্লিক করে দেব যে পাবলিশে ক্লিক করে দিলাম লোডিং নিচ্ছে জি এটা ভিডিওটা পাবলিশ হয়ে গেছে দেখো এখানে ভিডিওটা পাবলিশ হয়ে গেছে এবং ছোট করে আমি আর একটু বড় করে দেখাই ছোট করে ওরা একটা এখানে তোমাকে অপশন দিয়েছে যে তুমি এই লিঙ্কটা শেয়ার করতে পারো এই মুহূর্তে শেয়ার করতে পারো তোমার ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার ইমেইল হ্যাঁ তারপরে টক যে কোনো জায়গায় তুমি শেয়ার করতে পারো এখান থেকে আর চাইলে এখান থেকে ক্লোজও করে দিতে পারো তো আমি এখানে ক্লোজ করে দিলাম কেননা শেয়ার করতে চাইলে আমি পরবর্তী ঠিক পরবর্তী টাইমে আমি শেয়ারও করতে পারবো দেখো আমার ভিডিও টাইটেলটা কি ছিল কিভাবে ইউটিউবে প্রফেশনাল চ্যানেল খুলবো হাউ টু ক্রিয়েট ঠিক আছে থামনেলটা তোমরা দেখো এই যে থামনেলটা উপরে কিন্তু থামনেল চলে আসছে এটা এই থামনেলটা ভিডিও প্লে করার পর কিন্তু আর থাকে না জাস্ট দুই এক সেকেন্ড তো আমরা ক্লোজ করে দিচ্ছি ক্লোজ করে দিয়ে চ্যানেল গিয়ে দেখবো আমাদের ভিডিওটা আপলোড হয়েছে কিনা ক্লোজ করে দিলাম দেওয়ার পরে আমরা আমাদের চ্যানেলের আমার চ্যানেলের ড্যাশবোর্ডে চলে আসবো এই যে ড্যাশবোর্ড এটা আমাদের চ্যানেলের ড্যাশবোর্ড এখান থেকে দেখো এই কিন্তু সবার উপরে এই যে লেটেস্ট ভিডিও এটা কিন্তু ভিডিওটা আমার এক মিনিট আগে পাবলিশ হয়ে গেছে এই যে দেখো একটু বড় করে দেখাই এক মিনিট আগে জাস্ট এক মিনিট আগে পাবলিশ হয়ে গেছে এবং একজন ভিউ হয়ে গেছে দেখো এখানে কিন্তু সবকিছু দেখা যায় ভিডিও অ্যানালাইসিস এর মাধ্যমে তোমরা এটা কিছু টাইম আছে ইউটিউবে আসলে ভিডিও আপলোড করার কিছু টাইম থাকে শিডিউল থাকে যে টাইমটাতে আপলোড করলে বেশি বেশি ভিউ পাওয়া যায় আমি পরবর্তী যে কোনো একটা ভিডিওতে সেটা নিয়ে খুব দু একদিনের মধ্যে খুব শীঘ্রই সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করব তোমরা চাইলে সেটা দেখতে পারো সেই ভিডিওগুলো ইন্টারেস্টিং ভিডিওগুলো যদি মিস না করতে চাও তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই যে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবে বেল বাটনটি বাজিয়ে দিলে আমি যখনই পরবর্তী ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আর আমার জন্য দোয়া করবে